হ্যালো অলোক ভাই আপনারা যারা জন্ম নিবন্ধন বের দিচ্ছি ওইটা ওই চিনি জন্মদিন কার জন্মদিন তোমার নাকি হ্যাপি বার্থডে জন্মদিন না জন্মদিন না জন্ম নিবন্ধন আপনারা না বের দিচ্ছি ওইটা কি হয়েছে ও হ বানাইতাছি সপ্তাহখানিক পরে যাইও হ্যালো হ্যালো হ্যালো আব্বে এই জন্ম নিবন্ধনের লাগে দেড় মাস ধরে দৌড়াদৌড়ি করবা লাগছি সময় লাগবে oh আগে যদি জানতাম যে জন্ম নিবন্ধন বের করতে এত ঝামেলা তাহলে হালাই জন্মই নিতাম না ওই এত আইসামি করুন যাবো না যাই কামটা করি কি জানো নাম ও নাহিদ ব্রো না আজকের হি দ নাহিদ ব্রো ভুল হয়ে গেছে ওকারের জায়গায় আকার হয়ে গেছে oh, আকার কাটটা ওকার দিতে হইব ধুর কিসের কাটাকাটি সময় নাই কয়দিন পর সংশোধন করতে এলে তখন ঠিক করে দিমনে এখন সেভ দাদু আমার কিন্তু টেনশন হবে লাগছে জন্ম নিবন্ধনটা ঠিকঠাক ভাবে পামো তো ভাই ভাই ভাই টেনশন করেন না ভাই সরকারি কাম তো আস্তে আস্তে একদিন একদিন ওই বই আব্বে হালায় টেনশন তো সময় না না বানান নিয়ে ওরে বাপুরে এ বানান থেকে মনে পড়লো আমার প্রতিবেশী এক বেটি এ শোক করে জন্ম নিবন্ধন বানাইছে তার জন্ম নিবন্ধনে তার ভুলভাল নাম দেখে এ দড়ি দে ফাঁসি নিছে বেটির নাম হইলো পার্বতী এ জন্ম নিবন্ধনে নাম আইছে এ গর্ভবতী দাদু আমার জন্ম নিবন্ধনে বানান টানান ঠিক হইব তো ওরে বাপু রে আল্লাহ করো হ ঠিক কইছো দাদু আগে পরীক্ষা টরীক্ষা হইলে আল্লাহর কাছে কান্নাকাটি করে কইতাম আল্লাহ পাশ করে দিও আর এখন সরকারি কাগজপাতি বানাবার দিলে কোন লাগে আল্লাহ বানানটা যাতে ঠিক থাকে আরে ভাই বাবা বানান টানান ভুল হইলে সমস্যা নাই সংশোধন করারও অপশন আছে এতদিন পাগলের মতো ঘোরাঘুরি করে নিবন্ধন বানাবার দিচ্ছি আর এখন কুত্তার মতো দৌড়াদৌড়ি করে সংশোধন করবার দিই মানে মানে বুঝবার চাও তাইলে নেও বুঝো স্যার আমার একটা জন্ম নিবন্ধন মানে দেওয়া লাগছিল ওই আপনারা সময় কমায় বুঝেন না কেবল মাত্র অফিসে আইলাম আর এখনই কাম নিয়ে আইছেন একটু রেস্ট নিতে দেবেন না জান পরে আসেন ও oh, নো স্যার আমার জন্ম নিবন্ধনটা ধুর আপনি কি মানবতা নাই এখন আমি লাঞ্চ করবো যান লাঞ্চের পরে আসেন লাঞ্চ এই বারোটার সময় ওই ভাত কি আমি মুখে ঘুরে নিয়ে আহি যে সময় হলে টপ করে গেলুম টিফিন বক্সে নিয়ে আহি সাজাইতে একটু সময় লাগে না যান লাঞ্চের পরে আইসেন স্যার আমার জন্ম নিবন্ধন ওই আমি কি রোবট নাকি আমার কি মানুষ মনে হয় না হারা দিনই কাম করুন নাকি একটু পরেই তো অফিস ছুটি স্যার অফিস তো ছুটি পাঁচটা এখনো দুই ঘন্টা আছে আমার জন্ম নিবন্ধনটা বানাই দেন ওই আপনারা তো অমানবিক কেন এই ছুটির সময় একটা মানুষ দিয়ে এত কাম করাইবেন oh, আপনার বিবেকে কি বাধা দিব না আর এদিকে সরকার খালি কয় জন্ম নিবন্ধন বানাও জন্ম নিবন্ধন বানাও আব্বে হালাই নিবন্ধন বানাম কেমতে সন্তান জন্ম দিতেও তো এতটা কষ্ট হয় না যতটা না কষ্ট হয় জন্ম নিবন্ধন বানাইতে কাগজপাতি বানাইতে বুঝলাম মাইনে নিলাম মাগার বানানটা তো একটু ঠিক রাখবা oh, বানানো না হয় বাদ দিলাম কম্পিউটারে টাইপ করবার যে বানানটা টানান একটু ভুল হইবারই পারে মাগার ভোটার আইডি কার্ডের ছবিটা ওই ছবিটা তো একটু ক্লিয়ার করে রাখবা এই হালাকু গাফিলতির কারণে আমার তিন তিনবার বিয়া ক্যান্সেল হয়ে গেছে কেন কেন আর কইও না পাত্রীপক্ষ ছবি চাইছিল আর এদিকে বাড়ির লোক আমার ভোটার আইডি কার্ডের ছবি বানিয়ে দিচ্ছে আরে সর্বনাশ এটা কি করছেন নামের তো ইজ্জত মেরে লাগছেন দেন ঠিক করে দেন ওই কইলে হইলো নাম ঠিক করা এত সহজ নাকি প্রথমে সংশোধনের জন্য আবেদন করো তারপর তোমার বাপ মায়ের আইডি কার্ড জন্ম নিবন্ধন কাবিন নামা কারেন্ট বিল বিজ বিল গ্যাস বিল ট্যাক্স রসিদ বাসের টিকিট সিনেমার টিকিট ট্রেনের ticket Covid test blood test আর তোমার চোদ্দ গোষ্ঠীর সম্পত্তির দলিল নিয়ে হোক আব্বে হালাই কাগজ পাতি তোমার পাদদেশ দাহান দাই দিব হালায় বানান ভাই চুস কালা আর বল লাগবি আর বল লাগবি সরি ভাই সরি এবারকার মতো মাফ করে দেন ভাই আমি কেন ভাই আমার চোদ্দ কষ্ট বল লাগবে না ভাই